জয়পুরহাটে বাণিজ্যিকভাবে বেড়েছে মৌ চাষ কম খরচে বেশি লাভ হয় বেকার ও নিম্ন আয়ের মানুষেরা মৌ চাষ করে স্বাবলম্বী হচ্ছেন জেলার সরিষা ক্ষেতের পাশে প্রায় দেড় হাজার বক্সে এই চাষ হচ্ছে এখানকার উৎপাদিত মধুর গুণগত মান ভালো হওয়ায় দেশ বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলিতে এ মধু সরবরাহ হচ্ছে মধু সেবন মানবদেহের জন্য অত্যন্ত উপকারী ও ঔষধি গুণাগুণ সমৃদ্ধ হওয়ায় বাজারে রয়েছে এর প্রচুর চাহিদা জয়পুরহাট সদর উপজেলার পুরানপল্লী দস্তপুর হালটি সহ জেলার প্রায় দশ গ্রামে অর্ধশত মৌয়াল মৌ চাষ করছে সরিষা ক্ষেতের পাশে স্থাপন করা হয়েছে মৌমাছির বক্স আর সরিষা ফুল থেকে মধু আহরণ করছে মৌমাছিরা এতে পরাগায়ন হচ্ছে সরিষার খুচরা বাজারে প্রতি কেজি মধু বিক্রি হচ্ছে তিনশো থেকে চারশো টাকা আর এখানকার মধু সরবরাহ হচ্ছে দেশ বিদেশের বিভিন্ন কোম্পানিতে মৌচাষিরা বলছেন জেলার চলতি মৌসুমে প্রায় তিরিশ মেট্রিক টন মধু উৎপাদন হবে বছর আমি পাঁচ থেকে সাত একর জমি সরিষা চাষ করি সেখানে মৌমাছি চাষের কোনো ব্যবস্থা নাই তা আমি চিন্তা করলাম যে আমার নিজের ফার্মেই আমি মৌমাছি চাষ করে যে মৌ সরিষার উৎপাদন বৃদ্ধি এবং মধু সংগ্রহের মাধ্যমে আমার নিজের প্রয়োজন মেটানো এবং অতিরিক্তটা অন্য প্রয়োজন মেটানোর জন্য আমি হাটের এই পুর সরিষা ফুলের মাঠে পুরানাপল ইউনিয়নের সদর উপজেলাধীন এখানে আপনার পাঁচ দিন ব্যাপী মৌমাছি পালন বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়েছে বিশেষত এখানে এপিস ফেলোরিয়া এপিস ফেলোরিয়া জাতের মধুর জাতের মৌমাছির এখানে চাষ পদ্ধতি মৌমাছি পালন থেকে শুরু করে এটার বাণিজ্যিক যে বিষয়টা এ বিষয়ে বিস্তারিত কর্মশালা আয়োজন করা হয়েছে তো আমি একজন শিক্ষার্থী ইংরেজি ডিপার্টমেন্টের শিক্ষার্থী হিসেবে এখানে আসলে প্রশিক্ষণে অংশগ্রহণ করেছি গত বছর ওনারা এর আগের বছর এখানে এসছিলেন তো এবছর ওনারা এসছেন আমি গত বছর একটু জন্য মিস করছি এখানে প্রশিক্ষণ নেওয়া থেকে সুযোগ থেকে তো এবছর এসছি প্রশিক্ষণে অংশগ্রহণ করছি পাঁচ দিনব্যাপী যে প্রশিক্ষণ ওনারা মধু চাষ মৌমাছি পালন এখন এগুলো ব্যাপারে বিস্তারিত এদিকে প্রাকৃতিকভাবে উৎপাদিত ভেজালমুক্ত এই মধু কিনতে পেরে খুশি ক্রেতারাও প্রতি বছর এখান থেকে মধু নিয়ে যায় তো এবারে একশো টাকা করে বেশি নিচ্ছে গতবার আমি তিনশো টাকা কেজি হিসেবে নিয়ে গেছি আর এখানকার মধু মোটামুটি ভালো লাগে ভালো ভাই মধু খাওয়াইলো তো মধুটা ভীষণ টেস্ট পেলাম এর আগে আমি আমার নিজস্ব চাক কাটছিলাম সেরকমই স্বাদ যে আগে যেরকম খাইছি ওরকম স্বাদ লাগছে কারণ যেগুলা দামি মধু সেগুলা মধু নিচে ছানা পড়ে এটা আমরা প্র্যাকটিক্যাল প্রমাণ আমি এখানে আমরা মধু কিনতে আসি কম দামে অনেক সুন্দর খাঁটি নির্ভেজাল মধু পাওয়া যায় জয়পুরহাট বিসিকের এই কর্মকর্তা জানালেন মৌচাষিদের ঋণ সহায়তা ও নিয়মিত প্রশিক্ষণ সহ সরকারের অন্যান্য সহযোগিতা দেওয়া হচ্ছে প্রায় একশো জন উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে প্রশিক্ষণ চলমান রয়েছে এই প্রশিক্ষণের মাধ্যমে জয়পুরহাট জেলায় পনেরো জনকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এদের নতুন বাক্স দেওয়া হচ্ছে এছাড়াও আমরা এদের যদি কোনো আর্থিক সহযোগিতা লাগে আমরা এদের আর্থিক সহযোগিতা করব এবং এদের যে শিল্পের একটা স্বীকৃতি নিবন্ধন সে নিবন্ধন আমরা দিয়ে থাকি আর হচ্ছে এদের হচ্ছে যদি কোনো প্রকার আরও বেশি কিছু জানার দরকার থাকে তাহলে যদি আমাদের সাথে যোগাযোগ করে তাহলে নতুন করে প্রশিক্ষণের ব্যবস্থা করে দিতে পারবে এ মৌচাষে সরকার আরও পৃষ্ঠপোষকতা বাড়ালে একদিকে যেমন বেকারত্ব দূর হবে অন্যদিকে সরকারও এ থেকে পাবে প্রচুর রাজস্ব এমনটাই মনে করছেন চাষিরা জয়পুরহাট প্রতিনিধি মোয়ান্নব হোসেন শিমুলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে Redwan Himel plus TV twenty four plus TV twenty four সম্ভাবনায় প্রতিক্ষণ